হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে কোর্স সম্পর্কে একটা বিশেষ সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেবো এই সেটিংসটা না করলে হয়তো আপনি যে কয়েনটা মাইনিং করেছেন এটা বার্নিং হয়ে যেতে পারে এটা কয়েনটা আপনি উজ্জ্বল নাও পেতে পারেন কারণ ইতিমধ্যে কোর পৃথিবীর বেশ কয়েকটি কান্ট্রিকে রেস্ট্রিক্টেড করেছে সেসব কান্ট্রিতে যারা তাদের টোকেনটা মাইন করেছে তারা কিন্তু উইথড্র পাবে না আপনি পাবেন না কি পাবেন না এই জন্যে আপনাকে সেটিংসটা আগে নিশ্চিত করতে হবে তার জন্য বাংলাদেশ কিন্তু এই যে রেস্ট্রিক্টেড কান্ট্রি এর মধ্যে নেই এটা একটা সুখবর বাংলাদেশের জন্য তবে আপনাকে অবশ্যই সেখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে অ্যাপসের মধ্যে গিয়ে তার জন্যে আপনাকে আগে অ্যাপসটিকে আপডেট দিতে হবে আপডেট কিভাবে দিতে হয় সেটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখে দিয়েছি লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা সেখান থেকে একটু দেখে নিয়ে অ্যাপসটাকে আপডেট দিয়ে দিবেন কারণ প্লে স্টোরে এখনও এই আপডেটটা আপনারা পাবেন না আপডেটটা সরাসরি এপিকে ফাইল ডাউনলোড করে সেখান থেকে ইনস্টল করতে হবে কিভাবে করবেন সেটা গত ভিডিওতে রয়েছে সেটা একটু দেখে নিয়ে আপনার সেখান থেকে আগে আপনার অ্যাপসটাকে আপডেট দিয়ে নেবেন আর সেই সাথে সাথে যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুল করবেন না তো আর দেরি করবো না আমি ধরে নিচ্ছি আপনারা ইতিমধ্যে অ্যাপসটাকে আপডেট দিয়ে ফেলেছেন আমরা এখন চলে যাব সরাসরি অ্যাপসে এবং সেখানে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই সেটিংসটা করবেন আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করবেন আপনারা জেনে থাকবেন হয়তো কোর কিন্তু ইতিমধ্যে মেইনেট লঞ্চ করে ফেলেছে তাই আর দেরি করা ঠিক হবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা আপডেটটা দিয়ে নিন চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে অ্যাপস আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা অ্যাপসটাকে স্বাভাবিকভাবেই ওপেন করবেন যেভাবে সবসময় ওপেন করে থাকেন ওপেন করার পরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন মি যে বাটনটা আছে অপশনটা আছে এই মি অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে মেনু বারে নিয়ে যাবে এখানে আপনারা দেখতে পাবেন তিন নাম্বারে যে অপশনগুলো আছে অপশনের তিন নাম্বারে এখান থেকে অপশন শুরু হয়েছে এটা হচ্ছে সেকশন এই সেকশনের তিন নাম্বারে পার্সোনাল সেটিং রয়েছে এই পার্সোনাল সেটিংয়ে ক্লিক করে দিবেন পার্সোনাল সেটিংয়ে ক্লিক ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন একেবারে উপরের দিকে এখানে চুজ কান্ট্রি রিজন এখানে যারা অ্যাপস আপডেট দেননি তারা কিন্তু এই অপশনটা এখানে পাবেন না এখানে টোটালি অপশনটা দেখতেই পাবেন না অন্য অপশনগুলো পাবেন কম বেশি কিন্তু এই অপশনটা থাকবে না এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেটিংস এটা আপনাকে করতেই হবে না হলে আপনার উইথড্র আপনি পাবেন না সো আপডেট দিয়ে তারপরে যখন আপনি এইভাবে মিতে ক্লিক করে সেটিংসে আসবেন এখানে আপনি দেখতে পাবেন চুজ কান্ট্রি রিজন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে আমি বাংলাদেশ থেকে করছি জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি আপনার যে কান্ট্রি আপনি সেটা সিলেক্ট করে দিবেন শুধু সেটার উপরে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে এবং নিচে কনফার্ম যে বাটনটা আছে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন লিখেছে the country region has been successfully bound আমার কিন্তু কান্ট্রি সিলেকশনটা হয়ে গেছে তো এইটুকু কাজ করে নিতেই হবে কোর বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টিংয়ের খবরও কিন্তু ইতিমধ্যে চলে এসছে বেশ কয়েকটি এক্সচেঞ্জ ইনিশিয়াল লিস্টিং করে ফেলেছে ইনিশিয়াল লিস্টিং কি সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং কবে নাগাদ কোর ফাইনালি লিস্টেড হতে পারে সেটা আলোচনা করব আর কিভাবে আপনারা সেই সব এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাও আমি দেখিয়ে দেবো এই সব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্লিজ যুক্ত হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আর চাইলে টুইটারে আমাকে ফলো করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে নেক্সট ভিডিওতে